হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি লাইন বেট অ্যাকাউন্ট খুলবেন এবং এনআইডি কার্ড দিয়ে ফুল ভেরিফাই করবেন ভিউয়ার্স প্রথমত আপনাকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে ক্রোম ব্রাউজার থেকে বা আপনি চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ভিউয়ার্স আমার যেহেতু অ্যাপটি ডাউনলোড করা আছে আমি এখন চলে যাব সরাসরি লাইন বেট অ্যাপটিতে লাইনবিট অ্যাপটিতে প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছি লগ ইন এবং রেজিস্ট্রেশন আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করব তাই রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দেব রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করলে তিনটি অপশন চলে আসবে প্রথমত ইন ওয়ান ক্লিক এখানে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আমাদের সামনে ইন্টারফেস চলে আসবে তিন নম্বরে প্রোমো কোড ইউজ করতে হবে ভিভার্স প্রথমে বলে দিচ্ছি সব বড় হাতের বিডি থার্টি বিডি থার্টি এটি একটি ভিআইপি কোড এই কোডটি যদি আপনি ইউজ করেন প্রথম ডিপোজিটেই যত টাকা ডিপোজিট করবেন তত টাকাই বোনাস পেয়ে যাবেন তাছাড়া প্রতি সপ্তাহে যত টাকা ডিপোজিট করবেন তত টাকাই বোনাস পেয়ে যাবেন এখন আমরা ইউ কনফার্ম দের এই ছোট বক্সটিতে ক্লিক করে দেব এরপর ভিওয়ার সাইডের টিকমার্কটি ব্লু টিকমার্ক রয়েছে এখানে ক্লিক করে দেবো এরপর ভিউয়ার্স আমাদের সামনে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে এটি কোথাও লিখে রাখবো বা স্ক্রিনশট মেনে নেব পরবর্তীতে লগ করার জন্য প্রয়োজন হবে এরপর নেক্সটে ক্লিক করে দেব এরপর ভিউয়ার্স আমরা লগ ক্লিক করে দেবো ভিউয়ার্স এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এনআইডি কার্ডটি দিয়ে অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই করবেন উপরে থ্রি ডট মেনু রয়েছে এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আইডি নাম্বার এবং মাই অ্যাকাউন্ট এর উপর ক্লিক করে দেব এরপর ভিউয়ার্স নিচে দেখতে পাচ্ছি পার্সোনাল প্রোফাইল এখানেও ক্লিক করে দেবো এরপর ফিল ইন পার্সোনাল ডাটা এই অপশনটিতে ক্লিক করব আমরা ভিভার্স আমাদের সামনে একটি ফর্ম চলে আসবে এটি আমাদের পূরণ করতে হবে এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী প্রথমে রয়েছে ফার্স্ট নেম আমি আমার এনআইডি কার্ডের যে নামটি রয়েছে প্রথম ফার্স্ট নেমটি বসিয়ে দিচ্ছি আপনি আপনারটি বসিয়ে দেবেন এরপর রয়েছে নেম আপনার ডাকনাম ডাকনামটি এখানে বসিয়ে দেবেন আমি আমারটি বসিয়ে দিচ্ছি মিডল নেমের প্রয়োজন নেই date of birth date of birth আপনার এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থটি রয়েছে ওইটি আপনি এখানে বসিয়ে দেবেন আমি আমারটি বসিয়ে নিচ্ছি এরপর রয়েছে প্লেস অফ বার্থ আপনার জন্মস্থান জন্মস্থান আমি আমারটি দিয়ে দিচ্ছি এরপর রিজিয়ন রিজিয়ন দিয়ে দেবেন বাংলাদেশ সিটি আমি দিয়ে দিচ্ছি ঢাকা রেসিডেন্স অ্যাড্রেস আপনার বর্তমান ঠিকানা আপনার এনআইডি কার্ডের যে ঠিকানাটি রয়েছে ওইটি আপনি এখানে বসিয়ে দেবেন এরপর রয়েছে ডকুমেন্ট টাইপ ডকুমেন্ট টাইপ দিয়ে দেবেন ন্যাশনাল আইডি কার্ড এরপর সিরিজ নাম্বারের প্রয়োজন নেই ডকুমেন্ট নাম্বার ডকুমেন্ট নাম্বার আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে ওটি আপনি এখানে বসিয়ে নেবেন আমি আমারটি দিয়ে দিচ্ছি এরপর ভিউয়ার্স ডেট অফ ইস্যু আপনার এনআইডি কার্ডের পিছনে একটি ডেট অফ ইস্যু রয়েছে ওটি আপনি এখানে বসিয়ে দেবেন এরপর রয়েছে ইস্যুড বাই ইস্যুড বাই দিয়ে দেবেন বিডি গভর্নমেন্ট এরপর ভিউয়ার্স ফর্মটি একবার ভালোভাবে চেক করে নেবেন এরপর সাইডের গ্রিন টিকমার্ক রয়েছে এখানে ক্লিক করে দেবেন চেঞ্জ মেড সাকসেসফুল আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুল ভেরিফাই হয়েছে ভিউয়ার্স এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ফোন নাম্বারটি অ্যাড করবেন আপনি যদি ফোন নাম্বারটি অ্যাড না করেন তাহলে ডিপোজিট এবং উইথড্রোতে ঝামেলা হতে পারে তাই আমরা এখন ফোন নাম্বারটি অ্যাড করে দেব ভিউয়ার্স ফোন নাম্বারের পাশে দেখতে পাচ্ছি লিঙ্ক এই অপশনটিতে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আপনার একটি অ্যাক্টিভ ফোন নাম্বার যেটি আপনার মোবাইলে চালু রয়েছে ওই ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন আমি আমার ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি ফোন নাম্বারটি বসানোর পর নেক্সটে এই অপশনটিতে ক্লিক করে দেবেন এরপর আপনার সেন্ড কোড এই অপশনটিতে ক্লিক করে দেবেন এরপর আপনার ওই নাম্বারটিতে একটি ভেরিফিকেশনের জন্য কোড যাবে ওই কোডটি আপনাকে এখানে বসাতে হবে আমি আমার কোডটি চলে আসছে ভিউয়ার্স আমি আমার কোডটি বসিয়ে দিচ্ছি এখানে বসানোর পর নিচে অ্যাক্টিভেট এই অপশনটিতে ক্লিক করে দেবেন ভিউয়ার্স আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে গিয়েছে ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভালো থাকবেন